করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবী বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর পারাই পাড়ায় দূর আকাশের তারাই তারায় এই পৃথিবীর পারাই পাড়ায় দূর আকাশের তারাই তারায় আখি দুটি মন যায় হারিয়ে হৃদয় ছড়াই তার অনুভূ আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরা এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধরা আমি তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান